যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন খবরদার এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা যুদ্ধ করবা কোন নারীদের গায়ে হাত তোলো না শিশুর গায়ে হাত তোলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না খ্রিস্টান পাদ্রি বাবা যারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান পাদ্রিদের গায়ে হাত তোলো না যুদ্ধ করতে যে গবাদি পশু বেরো না গাছপালাগুলো ভেঙো না সুবর্ণ মনে চায় না গ্যাসে যুদ্ধ করতে গ্যাসে কি কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন কি রহমতের নবী সবাইকে সম্মান করতেন সবাইকে মানুষ হিসেবে দেখতেন আমরা ভাগ করে ফেলি আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি তখনই ভাবা শুরু করি এটা কার মুড়ি কি সরষিনার মুড়ি না চরমনায়ের মুড়ি না আটরসির মুড়ি না অমুজারের মুড়ি অথবা আমরা বলতে শুরু করি কি জামাত করে না খেলাফত মজলিস করে না ইসলামী আন্দোলন করে না তাবলিক করে ভাগাভাগি আসলে নাই কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না আগে দেখতে হবে মানুষ আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ এগুলো সবাই মানুষ বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে লাশ থেকে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন যে ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদির লাশ আমি আর অতিরিক্ত কথা না বাড়িয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের তাফসিরের দিকে চলে যাচ্ছি আমি আপনাদের খেদমতে সুরথু আল ইনসিরাফ থেকে তেলাওয়াত করেছি এ সুরা থেকে কিছু কথা আজকের এই চমৎকার সন্ধ্যায় চমৎকার রজনীতে আপনাদের সামনে পেশ করব আমরা পড়ে ইনসা এখন আপনারা যেরকম চুপচাপ নিরিবিলি শেষ পর্যন্ত এরকম থাকবেন আমার ঘড়িতে এখন বাজে দশটা বেজে পনেরো মিনিট কটা পর্যন্ত থাকবে করে দিলে হবে তো আমরা খুব লম্বা কথা বলবো না আল ইনশিরা সুরাতু আল ইনশিরা কোরআনের কোন কোন নুসখায় এই সুরাটাকে বলা হয় সুরাতু আশার কোথাও আশার কোথাও আল ইনসিরা ইনসিরা মানে প্রশস্ত করে দেয়া এমন ভাবে ইসলামের সত্যতাকে আল্লাহ তালা আপনার সামনে তুলে ধরবে ইসলামের জন্য আপনার হৃদয়টা প্রশস্ত হয়ে যাবে অথবা সুরত মানে কি কে বলতে পারে দেখি মানে কি হ্যাঁ ব্যাখ্যা বিশ্লেষণ শাহ মানে ব্যাখ্যা করা বিশ্লেষণ করা ইসলামটাকে আল্লাহ তালা বিষ্ণুবীর কাছে এমনভাবে তুলে ধরেছেন ইসলামটা বিষ্ণুবীর হৃদয়ে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে একেবারে ব্যাখ্যা হয়ে গিয়েছে দেখবেন অনেক শাহ আছে হাদিসের শাহ আছে যেমন আমদাতুল কারি আলা শারহিল বুখারী শাহ তারপর ফাতহুল মুনঈম আলা মুসলিম তুহফাতুল আলা তিরমিজি এই হাদিসের কিতাবগুলো সরা হয় ব্যাখ্যা হয় সো আল্লাহ কাছে ইসলামটাকে তুলে ধরেছেন ইসলামটা কাছে ক্রিস্টাল ক্লিয়ার আলা মাহাজ্জাতিন বাইদা সূর্যের মতো ইসলামকে আমাদের কাছে রেখে গিয়েছেন বিশ্বনবী চিল্লা একদম ঠিক কিনা আজকে আমরা দেখব কিভাবে এই সুরার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টাকে আল্লাহ একেবারে পরিচ্ছন্ন করে দিলেন তো সুরাতুল ইনসিরা এটি কোরআনের সুরার ধারাক্রম অনুসারে চুরানব্বইতম সুরা কততম আমি প্রশ্ন করলে একটু আওয়াজ করে উত্তর করা লাগবে পারা যাবে এ সুরাটা চুরানব্বইতম সুরা মাক্কি সুরা এ আয়াত সংখ্যা হচ্ছে আট আমি প্রশ্ন করি আপনার উত্তর দেন এই সুরাটা কততম সুরা তম সুরা এ সুরার আয়াত সংখ্যা সুরাটি মাদানি সুরা কি সুরা সুরা মনে থাকবে সুরার ভিতরে এটা পেইন রিলিভিং ব্যথা জ্বালা যন্ত্রণা যারা কষ্টে জর্জরিত তাদের জন্য এই সুরার ভিতরে পেইন রিলিভ পিল দিয়ে দিয়েছে কে বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাত্তারতাহু তাফরাহ যখন তোমার মন খারাপ হয় তুমি সূরা ইনশিরা তেলাওয়াত করো কেননা সূরা ইনশিরার ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইন্সপায়ারেশন রেখে দিয়েছেন আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে এই সূরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব এই সুরার প্রথম চার আয়াতে আল্লাহ তালা বিশ্বনবীর প্রতি কি নিয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা তারপরে দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শোনা প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন নিয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্ত্বনা আর শেষ দুই আয়াতে তিনি বিশ্বনবীকে দিয়েছেন নির্দেশনা দেখি মনে রাখতে পেরেছেন কিনা প্রথম চার আয়াতে নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে সান্ত্বনা শেষ দুই আয়াতে দিক নির্দেশনা তার মানে প্রথম চার আয়াতে মার্সি এন্ড দ্য বাউন্টিস পরের দুই আয়াতে condolence and consolation and finally শেষ দুই আয়াতে গাইডলাইন তো আমরা দেখি কি সান্ত্বনা দিল কি নিয়ামতের বর্ণনা দিল আল্লাহ বললেন আলান্না সদরা নবী হে আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি আমি কি আপনার বক্ষ দেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি বিল ইমান অবি নুরিল কোরআন কোরআনের নূর দিয়ে আর ইমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে ইসলাম যাকে আল্লাহ হেদায়ত দিতে চায় যাকে আল্লাহ হেদায়তের পথের পথিক বানাতে চায় তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেয় বিশ্বনবীর হৃদয়টা এরকম খুলে গেল বিশ্বনবীর টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোন সম্ভাবনা নাই ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে ইসলাম দিয়ে ঘুরে ধরা সমাজকে ঠিক করা যাবে ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না টেন্ডারবাজি বন্ধ হবে না শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে আল্লাহ তালা বললেন আল্লাহ সাদরাক নবী হে ইসলামের জন্য আপনার হৃদয়টাকে কি আমি খুলে দেইনি প্রশস্ত করে দিয়েছি আপনি একেবারে সুনিশ্চিত ভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে কিসের ভেতরে এই জন্য আমাদেরকে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব কোনখানে সবখানে উত্তর দেন ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব ইসলাম কিছু উন্নত মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম আর গোটা দুনিয়াটা এরকম ভাগাভাগি করা যাবে খবরদার ইসলাম মানবতা মুক্তির সোপান বিষ্ণুনবী এটা নিশ্চিত হলেন হৃদয়টা উজাড়া করে দিল কে আমি খুলে দেয়নি হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া সৈয়দরা মুসা আলহি সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন রব্বিশ রাহলি ওয়া ওয়াসিরলি আমরি আল্লাহ আমার কাজ সহজ করেন আমার হৃদয়টা আপনি খুলে দেন সৈয়দরা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয় কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবী হৃদয়টা খুলে দিয়েছে কে আবার অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন এখানে শারহে সাদার দ্বারা সাতু সাদার উদ্দেশ্য মানে সিনাচা আমার নবীর জীবনে পুরো জিন্দিগিতে তিনবার চাক হয়েছিল কয়বার চাক মানে বক্ষ বিদীরণ করা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আপনাদের এই এলাকায় কারো মানে শুনছেন না এটা ওপেন হার্ট সার্জারি গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে বিশ্বনবীকে এবার তিনবার হবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে একবার যখন বিষ্ণু ইসলাম বনু সাত ছিল তখন দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন তিন নম্বরে বিষ্ণু ইসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরা রজনীর সময়টাতে তখন করো বিষ্ণু বললেন আমি মেহানির ঘরে শুয়েছিলাম আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো আমার হৃদয়ে জ্ঞান আমার হৃদয়ে ইমান আর মুফাসিন বলেছেন আলাম নাশরাহ লাকা মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই কেউ কেউ বলেছেন এটা তারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন সুবহানাল্লাহ বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন কি ছিলেন জোরে বলেন আর জোরে ব্রড মাইন্ডেড উদার আকাশের মতো বিশাল সাগরের মতো বিশাল পাহাড়ের মতো সুউচ্চ ছিল বিশ্বনবীর হৃদয় ঠিক কিনা শুধু মোমিনদের জন্য এই বিশ্বনবীর হৃদয় মায়া ছিল না কাফেরদের জন্য মায়া ছিল সুমান রহমাতাল্লিল আলমিন আমার নবী কি ছিল সবাই বলে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাত আল্লিল নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত এটা বলছে বলতে পারতেন রাহমাত আল্লিল নবী আপনি শুধু মুত্তাকিদের জন্য রহমত বলছে চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাত আল্লিল মুসল্লি যারা মসজিদে যে মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত বলেছে কি বলছে sent you as a mercy for the entire universe গোটা বিশ্বের জন্য আপনি রহমত সুবহানাল্লাহ সবার জন্য রহমত সবার জন্য হৃদয় দিল দরিয়া এজন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না এমনকি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার ট্রাই করতেন তিনি যখন খায়বা দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে বিষ্ণু ইসলাম মিলিটারিকে পাঁচ ভাগে ভাগ করতেন পাঁচ ভাগে ভাগ করতেন কি কমান্ডার ছিলেন তিনি এক ভাগের নাম মোকাদ্দামাতুল জাইশ ফ্রন্ট উইং ডান দিকে একটা থাকতো মাইমা বা একটা থাকতো মাইসা মাঝখানে যে ব্যাটালিয়ন থাকতো এটার নাম কাপ পেছনেরটার নাম খালফ সুমান বিশ্বনবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যা মোহাম্মদ ওয়াল খামিস মোহাম্মদ তার ফাইভ উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে এজন্য বিশ্বনবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড মানে খোলা মনের বড় মনের দিল দরিয়া ন্যারো মাইন্ডেড ছিলেন না আমরা ন্যারো মাইন্ডেড আমরা অল্পতে ঝগড়া বাঁধিয়ে দিই আমরা অল্পতে অন্যকে গান বন্ধ করি আমরা অল্পতে ভাগাভাগি করি ভাগাভাগি করবেন না সহজ করে ইসলামকে উপস্থাপন করুন আর দিন ও ইউসরুন লাফি আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা দিন সহজ এটার মধ্যে কাঠিন্যতা নাই আমরা এটাকে কঠিন বানাইছি আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আসলে নাই আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে সার দেয় না সাহাদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উঠ ঢুকাই দিছে নবীতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করেছে আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা কিনা এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে সাহাবারও তাই শুরু করলেন মারতে উদ্ধত হলেন বিশ্বের বলে এই রাখো রাখো ওর পেশাব করতে দাও পেশাব করতে দাও কারণ কেউ যখন ইউরিন পাস করে স্টুল পাস করে তখন এটা তাকে ধীরে সুস্থে করতে দিতে হয় এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না তাহলে খবর আছে কাশি দিবেন যে একটু কাশি দিবেন এরকম হ্যাঁ এরকম কাছে দিবেন অথবা পায়চারি করবেন যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে আমাকে বেরোতে হবে কিন্তু আপনি যদি ওরা ডাকতেন কুদ্দুস রে কুদ্দুস রে আমি নাই কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয় আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয় তখন ডাক দিলে পেশা আটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে কি ফিলোসফার ছিলেন কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ বিষ্ণু বললেন ওরে ডেকো না কাজ সারতে যাও ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিষ্ণু গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিষ্ণু বললেন এটা আমাদের এবাদত গা এটা আমাদের কি এবাদত গা এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাজবি করি এটা আমাদের এবাদত গা কাজটা করে তোমার মোটেও ঠিক হয়নি লোকটা অবাক হয়ে গেল ঘটনা কি তাদের এবাদত গাতে আমি পেশাব করেছি আর আমাকে জামাই এত আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা এবাদত গা আমাদের এবাদত গায়ের ভিতরে যদি কেউ এরকম করতো ওরা তো একেবারে সাইজ করে ফেলতাম সে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করলো হু আর ইউ কে আপনি বিষ্ণু বললেন আর মোহাম্মদ সাল্লাহ আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক আমি মোহাম্মদ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি বেদিন বলল আমাকেও আপনার বিপ্লবে শরিক করে নেয় ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা ছোট মনের মানুষ নয় আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি এ হলো বিশ্বনবীর উপর প্রথম নেয়ামত